হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে স্পেশাল ফ্রাইডে লাঞ্চ লাইভ আসলে লাঞ্চ লাইভ বলবো না আমি আসলে কিছু কথা বলার জন্য আসছি আর আজকে হচ্ছে আমাদের অর্ধ হাজার মানে ফিফটি ফাইভ হান্ড্রেড প্লাস হচ্ছে মেম্বার আছে শাহবাগে আজকে দেখতে পাচ্ছেন ফুললি হসপিটাল অনেক লম্বা একটা সিরিয়াল আমার বয়সটা কি ক্লিন আছে কিনা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি কেউ একটু কনফার্ম করেন আর হচ্ছে আমাদেরকে জানান যে সব কিছু ঠিক আছে কিনা নেটওয়ার্ক অ্যান্ড এভরিথিং এখানে সব ধরনের মেম্বাররা এখানে থাকতে পারে ব্যাচেলার থেকে শুরু করে student job holder business plan pass holder any one so hello everyone hi hello hello hello hello hello sound ঠিক নাই সাউন্ডটা ক্লিন আছে কিনা কাইন্ডলি কেউ বলবেন ঠিক আছে সো অনেক বড় সিরিয়াল সো আমি একটু ডাইনিংটা একটু দেখাই আপনাদেরকে ডাইনিংটা দেখাই একটু এখানে হচ্ছে টিভি দেওয়া আছে বিপিএল চলতেছে ঠিক আছে সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ কনফার্ম করার জন্য এখানে টিভি দেওয়া আছে তারপর হচ্ছে এখানে সবাই খাচ্ছে এই কয়েকটা রুম আছে আমি আরেকটা রুমে নিয়ে যাই এটা হচ্ছে এই সাইডেও একটা রুম আছে আমি যদি মনসুর ভাইকে এদিকে দেখাই আমাদের এখানে মনসুর ভাই প্লিজ একটু যদি আমরা দেখাই দেন এখানে হচ্ছে হ্যান্ড ড্রাই করার একটা মেশিন দেওয়া আছে <laughs> ভাই খাওয়া দাওয়া ঠিক ছিল আজকে আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়ার ব্যাপারে পরে যাব এখানে আমরা নতুন জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে ডিশ থেকে যেই ভাইরাস ছত্রাক বা যেই ব্যাটারির জীবাণুগুলো থাকে সেটা রিমুভ করার জন্য সো থ্যাংক ইউ কনফার্ম করার জন্য যে সাউন্ডটা ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ জোন এটা একটা আছে ওইদিকে একটা আছে এই সাইডে একটা রুম আছে হ্যালো কি অবস্থা ভাই ভালো আছেন সো এটা আরেকটা রুম আজকে সব রুম খুলে দেওয়া হয়েছে বিকজ মেম্বার পুরা হাউসফুল আমি যদি একটু সিরিয়ালটা দেখাই কত সিরিয়াল হয়েছে এখানে আপনি যদি আসেন আপনারা যত ধরনের কমেন্টস করতে পারেন আমরা লাইভে আসি লাইভ থেকে সবাইকে সব ধরনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব <coughs> এখানে দেখবেন অলরেডি সিরিয়াল লেগে গেছে বিশাল সিরিয়াল যদি ওই দিকটা একটু ক্যামেরাটা তাক করেন তাহলে বিশাল একটা সিরিয়াল দেওয়া যাবে এই ব্যাপারটা একটু বলি এখানে আমরা হচ্ছে যাদের কার্ড আছে প্রতিটা মেম্বারই কার্ড আছে কার্ডটা দেওয়ার পরে খাবারটা কেমন ছিল সেটা সবাই বলতে পারে এটা দেখে আমরা চেষ্টা করি প্রতি মান্থে একটা রিপোর্ট নিয়ে যে কোন কোন দিনগুলোতে আসলে ইস্যুসগুলো হচ্ছে সেটা আমরা চেঞ্জ করি এইখানে হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে আপনি যদি কিউআর করে স্ক্রিন করেন যে এখানে আমাদের যত এমপ্লয়ি আছে সবার হচ্ছে নাম দেওয়া আছে এবং কিউআর কোড স্ক্রিন করলে তার ব্যাপারে সাজেশন বা রিভিউ দিতে পারবেন এই দিকটায় যদি আসি আমরা ডাইনিং থেকে চলে যাই অনেক ভিড় আমি থাকতে পারতেছিলাম না এখানে ক্যারাম চলতেছে ভাইরা ক্যারাম খেলতেছে ক্যারাম জোন আছে ভাই আমরা লাইভে আছি একটা হাই দিয়ে দেন সবাই দেখতেছে আপনাদেরকে থ্যাংক ইউ সো এইখানে আমাদের লিফট দুইটা লিফট একটা হচ্ছে বেজোর বেজোর সংখ্যায় যায় একটা জোর সংখ্যায় যায় এই প্রত্যেকটা কর্নারে সিসিটিভি আছে অ্যাজ ইউজুয়াল ওকে সো আমার কেমন লাগতেছে একটু বলে দেন বাইরা তার বলবেন আপুরাই বলেন সো এখানে একটা একটা এখানে একটা ইউনিট এখন আমরা একটা ইউনিটে চলে আসছি এখানে যে যারা বলে রিডিং রুমের বা রিডিং জোনের ব্যবস্থা কোথায় এটা হচ্ছে রিডিং জোন এখানে পড়াশোনা করতে পারে তারপর অনেকে বলেন অনেকে বলেন অনেকে বলেন যে ভাইয়া আমাদের বড় ট্রাঙ্ক বা লাকেজ সেটা কোথায় রাখবো হ্যালো ভাইয়া তো এই যে হচ্ছে ট্রাঙ্ক লাকেস এটা রাখার জন্য আমরা জায়গা করে দিয়েছি and you can see the neat and clean of every place আমি কিন্তু প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের কি কি আছে না আছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি একটা ভাইকে পাই কিছু পড়াশোনা করতেছেন ভাই কিসে পড়ছেন আমি এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট কোথায় কোচিং করতেছেন আমি ফার্মগেট ফোকাস শাখাতে করতেছি ফোকাসের একটা ব্র্যান্ডিং হয়ে গেল যাই হোক সো এখানে কি আরো অনেকে আছে আপনাদের সাথে যারা কোচিং করছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এখানে আমাদের সুপারস্টার সম্পর্কে জানছেন কিভাবে আমি তো অনেক আমি তো দুই বছর আগে থেকে থাকি আমি আছে ঢাকার রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করতাম আমার আমার সেখান থেকে বাড়িধারা ব্রাঞ্চ থেকে আমার যাত্রা শুরু হয়েছে সেখানে আমি অনেক দিন ছিলাম তারপরে আবার আমার ফ্রেন্ডরা বাড্ডাতে চলে গেছিলাম বাড্ডাতে ছিলাম বাড্ডার পর বাড্ডা থেকে আবার আমার এখন কোচিং হলো ফার্মগেটে তো বাড্ডা থেকে তার সাথে কষ্টকর হবে তাই আমি সে শাহবাগে শিফট হয়েছি অন্য হোস্টেল না কেন সুপার হোস্টেল কেন বা অন্য জায়গা না কেন ম্যাচ না কেন একদম ফ্র্যাঙ্কলি বলবেন সরাসরি শর্টে আসলে আমি অন্যান্য হোস্টেলে আমি ম্যাচ লাইফ ও সুপার হোস্টেল থেকে ধারা যখন ছাড়ছিলাম তখন আমি ভাবছিলাম যে একটু মেসেজ যাই মেসেজ যাওয়ার পরে মেসেজ যাওয়ার পরে দেখছি যে সেখানে আসলে আমার ইন্টারাপ্ট করি তার মানে আপনি সুপার হোস্টেলে ছিলেন বাড়িধারা ব্রাঞ্চে হ্যাঁ। তারপর আবার মেসেজ গেছেন যে না একটু খরচ মতো বা কম হ্যাঁ। একটু ভালো থাকতে পারবো সিঙ্গেল রুম নিয়ে হ্যাঁ। তারপর আবার এখানে আসছেন রাইট এই সবকিছু গোলে মালে যায় এক কথায় একই একই পড়ে মানে মানে, ইয়ে, ইয়ে বাজার করার ঝামেলা নাই জামা কাপড় কাচার ঝামেলা নাই অনেক কিছু আর আমি তিন বেলা টাইম মতো খেতে পারছি কোনো টেনশন না আমি একটা ফ্রি মাইন্ড পারছি বাসা থেকে সময় বলে যে সুপার হোমের কথা আচ্ছা আপনি কোন ব্রাঞ্চে ইয়ে করতেছেন মানে কোন বেডে থাকতেছেন আমি থাকতেছি হলো এই রুমে ইকোনমিতে হ্যাঁ, আমি আছে ইয়েতে ছিলাম আচ্ছা ইকোনমি বেডটা আপনি অনেকে বলে যে রুমটা ছোট থাকা যায় কিনা এটা কি মানে আপনার কি কমফোর্টেবল থাকতে পারতেছে কমফোর্টেবল আছে আরে ওই যে ওইখানে বললেন যে এসি ছাড়া ঠান্ডা আমার মাথায় বাতাস লাগতেছে সো প্রতিটা রুমে রাউটার দেওয়া আছে এবং আমরা খুব সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করি আমরা কি এটা কার্ড সিস্টেম করেছি রাইট আচ্ছা এটা কিন্তু আমরা কার্ড সিস্টেম আমরা একটু দেখাই আপনার কাছে কার্ড আছে হ্যাঁ, আচ্ছা দশ হাজারটা একটু লাগিয়ে দিই এই যে এইটা আমরা নতুন মানে প্রোটোটাইপ চলতেছে এই রুমে হয়তো ট্রাই করেছি এখন কিন্তু রুমে ঢুকতে পারবো না আমি একটু না ঢুকে দেখাই আগে এই যে ঢুকতে পারতেছি না বাট এই কার্ডটা যখন দেওয়া হবে তখন এটা খুলে যাচ্ছে আমি আবার দেখাই মনসুর ভাই একটু কাছে নিয়ে আসেন এই যে রুম লক ওকে আমি ঢুকতে পারতেছি না সো তো যখন আমি কার্ডটা দিব তখন এই যে রুমটা খুলে গেল সো এটা একটা ইনোভেশন আমাদের ইনোভেশন বলতে কি এটি প্রোটোটাইপ আসছে বাট আমরা এটা প্রোটোটাইপ হিসেবে কোনো কাজ করছি সব ব্রাঞ্চে কোনো অ্যাপ্লাই হয়নি এটা হচ্ছে বেড একটু অগোছালো করে রাখছে সো আমরা এটা না দেখাই বাট এখানে বারান্দা আছে আর ওয়াশরুম আছে ওকে বারান্দায় আমাদের এখানে হ্যাঙ্গার দেওয়া আছে এবং প্রতিটা ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চেও আছে যে আপনি কাছে আসতে দেখতে পারবেন মশা কিন্তু চিপা দিয়ে ঢুকতে পারবেন না ওকে এটা দেওয়া আছে নেটটা দেওয়া আছে ওকে এই যে নেটটা দেওয়া আছে সো আপনারা কমেন্টস করেন কমেন্টস করলে আমি কমেন্টসগুলো পড়ে দিব আর যে কোনো কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি একটু এবার লবির দিকে যাই আমাদের লবিটা অনেক জোস আসলে সাবাক ফার্স্ট ক্লাসের লবি ডেফিনেটলি অনেক জোস সো প্রত্যেকটা সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে থ্যাংক ইউ ভাইয়া best of luck to your coaching and আমাদের লাইভটা দেখে শেয়ার করে দিবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সো এখানে হাই ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া কেমন ছিল আজকে হ্যাঁ ভালো ছিল কি মেনু ছিল আমি মেনুটি তো জানি না বলিনি আজকে মেনু ছিল আপনার মুরগি আর হচ্ছে কি আপনার fried rice fried rice vegetable vegetable ছিল হ্যাঁ ভেজিটেবল ছিল আর পায়েস ছিল হ্যাঁ ভালো লাগছে আপনি কতদিন ধরে আছেন এখানে আমি last one year one year জি সো ইউ গাইস সি আমাদের ওয়ান ইয়ার মেম্বার আছে একটা হাই বলে দেন অনেক অডিয়েন্স দেখতেছে থ্যাংক ইউ ভাই আপনি একটু রেস্ট নেন সো আমরা একটু ইয়েতে যাই এই যে দেখেন এটা কিন্তু প্রতিটা ফ্লোরে আছে প্রতিটা ইউনিটে আছে কি ব্যাপার ভাই আচ্ছা তো আমরা একটু এই সাইডে আসি ভালো আছেন আপনার সুপার হোমে কাজ করতে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ ভালো লাগে অনেকে যখন ইয়েটি করে যে আপনি কয়বার করে ক্লিন করি আমরা ফ্লোর আমাদের ফ্লোরে প্রতিদিন ক্লিন করা হয় তিনবার তিনবার আমি তো তিনবার বলি তিনবার ভুল বলতেছি জি তিনবার করে প্রতিদিন ক্লিন করা হয় রুমের ভিতরে রুমের ভিতরে প্রতিদিন তিনবার প্রতিদিন তিনবার জি আচ্ছা ওয়াশরুম ওয়াশরুম প্রতিদিন দুইবার আচ্ছা তো ওয়াশরুম আছে আমি একটু ওয়াশরুমে যেয়ে দেখাই আমি একটা ওয়াশরুম একটু একটু আবার যাই কারণ অনেকে ভাবে যে ওয়াশরুম নিট ক্লিন কিনা আমি কিন্তু জানি না কি অবস্থা আমি কিন্তু রুম দেখাইছি অগোছালো ছিল এখন একটা ওয়াশরুম দেখাই যে আসলে ক্লিনসি কিনা মনে নেটটা বাড়ি খাইছে মনসুর ভাইয়ের বা আমার আচ্ছা নেভার মাইন্ড এই যে ওয়াশরুম আপনি দেখেন ক্লিন আছে কিনা এটা লাইট দেওয়া আছে যখন গেস্টার পাবে সেন্সরে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে হ্যাঁ এই যে অ্যাক্টিভিটিস সেখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল কাজ করে ও আচ্ছা করে তো ব্রাশ রাখার জায়গা আছে এটা হয়তো বা সব ব্রাঞ্চে ব্রাশ রাখার জিনিসটা হয়তো বা নেই বাট দ্য থিং ইজ আমরা পুরো নিট অ্যান্ড ক্লিন রাখি ওকে মনসুর ভাই চলে আসেন আমরা রুম থেকে চলে যাই ওকে কী অবস্থা ভাইয়া আচ্ছা আমার লাইভে আছি ভাইকে কিন্তু ফুল যে কিপিংয়ের কথা বলতেছিলাম ফুল কিপিংয়ের বিষয়টা দেখাশোনা করে শুধুমাত্র শাহবাগ ব্রাঞ্চের জন্য কাজ করতে কেমন লাগতেছে ব্যাচেলারদের ভালো লাগে ভালো লাগে খুব ভালো আচ্ছা আমি ভাইয়ের সবাই নষ্ট না করি আমরা ডিরেক্টলি লবিতে চলে যাই মানে নেটটা একটু বাড়ি খাইছে মনসুর ভাইটাতে ওকে এটাতে করে কিন্তু খাবারগুলো নিয়ে আসে নিয়ে যায় এখন নিয়ে আসতে যাচ্ছ নাকি <laughs> আচ্ছা আমরা এখন ফার্স্ট ফ্লোরে ছিলাম এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে এখানে কি কি আছে না আছে সেগুলো দেখব ভাই কি চলে যাচ্ছেন না আসলেন চলে যাচ্ছেন কয়দিন ছিলেন আমি দশ আজকে এগারো দিন মনে হয়েছে এগারো দিন ছিলেন আজকে লাঞ্চ কেমন ছিল আজকে লাঞ্চ খুব ভালো হয়েছে আচ্ছা কোথায় হোম টাউন কোথায় হোমটাউন টাঙ্গাইল এসেছিলেন এখানে আমি বিএড পরীক্ষা আসছিলাম আচ্ছা। আচ্ছা, এর আগেও তো এমন ছোটোখাটো সময়ের জন্য আসা হয়েছে ঢাকায় হ্যাঁ। সুপার হোস্টেলে আগে এমন কোথায় ছিলেন তাহলে তখন এর আগের বার যখন এসেছিলাম তখন আমি সুপার হোস্টেলে ছিলাম সুপার হোস্টেলের আগে এটা তো আমরা আসলে নিয়ে আসছি যে সাত দিন পনেরো দিন তিরিশ দিন মান্থলি থাকে ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়ের সাথেও কথা বলবো সমস্যা নেই তো কেমন লাগছে ওভারঅল হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে এখানকার আপনি কি আপনার বন্ধু বান্ধব আদেশ যাদেরকে যারা অল্প দিনের জন্য আসে বা লং টাইমের জন্য আসে তাদেরকে সাজেস্ট করবেন অবশ্যই সাজেস্ট করবো অনেক ধন্যবাদ সো আমি আবার একটু লবিতে যাই শু পলিশ করে নিই আমার শু একটু ময়লা লেগে গেছে অটোমেটিক শু পলিশার এটা কিন্তু অনেক কনভিনিয়েন্ট মানে সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অনেক ইজিলি পরিষ্কার করা যায় যে আমার ভিডিও দেখা যাচ্ছে আমরা চিকেন আমরা যে চিকেন ইয়ে করি আমাদের এই ভিডিওটা দেখা যাচ্ছে <laughs> অনেক আগের ভিডিও এটা হচ্ছে জিম এখন কেউ আসলে খাচ্ছে একটু মোটাসোটা হয়ে আবার সন্ধ্যাবেলা জিমে আসবে যাতে একটু কমানো যায় এখানে লাইট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে সো জিমটা একদম ক্লিন আপনি এখানে একটু ট্রেডমিল পাবেন ওকে আমি এটা না উঠি ময়লা না করি ও oh, সো এখানে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে অ্যাজ ইউজুয়াল আপনাদের হাজার হাজার ভিডিওতে আছে ওটা আমি আমি আর না দেখাই পারবো সো সো গাইজ আমি এই যে এটা দিলে এখানে পাঞ্চ করলে দিলে এটা খুলে যাবে ওকে মনসুর ভাইকে আসতে দিলাম <laughs> ওনার কার্ড পকেট থেকে বের করতে পারতেছে না সো এটা হচ্ছে এখানে এ করা যায় আপনার ছোটো বোন সো এখানে কিন্তু আমরা বলছি যে ভিতরে না লবিতে ফ্যামিলি মেম্বার্স আসতে পারে সো আপনার কি মাও এসছে মনে হয় না আচ্ছা আচ্ছা সো এটা করা যাবে এখানে আমাদের ওয়াশরুম আছে সো এবার আমরা লবিতে চলে আসি আচ্ছা আজকে লোক পুরো হাউসফুল সো লবিতে ঢুকতেই মানে এই পাশটাতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল এগুলো বারবার দেখাতে বলতে ভালো লাগে না এগুলো জানতে জানতে শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন ওকে আমরা আমরা একটু ফুল এনভায়রনমেন্ট একটু দেখি রিসেপশন আছে এখানে ওকে ওই সাইডে কিন্তু একটু লাক্সারিয়াস বা ভালো সোফা আছে সোফা হ্যালো ভাই ভালো আছেন এই সোফাগুলো দিয়ে দিয়েছে লবিতে এবং আরও সামনে যে ব্রাঞ্চগুলো হবে সেই ব্রাঞ্চগুলোতে আরও উন্নত মানের বিষয়গুলো ইউজ করা হবে এবং ডে বাই ডে ডেভেলপমেন্ট করার চেষ্টায় আমরা আছি day by day day by day আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কী অবস্থা এই যে এই লোকটাকে এই লোকটা এই আরে কী খবর এরা হচ্ছে সব পুরানো লোক they are like my brothers and friends কারণ তাদের সাথে সেই তিন চার বছর ধরে সম্পর্ক সো খাওয়া দাওয়া খাইছেন আজকে আপনি কয় বছর হয়েছে এক্সাক্ট আমার আড়াই বছর মতন আড়াই বছর আচ্ছা আড়াই বছর হয়েছে আপনার আড়াই বছর আপনার দেড় বছর দেড় বছর একজন এক বছর কম ওনাকে দুজন হাফ হাফ করে ভাগ করে দেন সো আমি একটু বাইরে বাইরে থেকে ফুল একটু দেখাই আসতেছি পরে আড্ডা দিব সো আমাদের মেম্বারদের সাথে একটা ভালো আছে কারণ আমরা সবার সাথে মিশতে ভালোবাসি এখানে সিকিউরিটি ফন্ডেক্স আছে এখানে আপনি আসলে আপনার পরিচয় দিতে হবে এবং অনেকে দেখেন বই খাতা নিয়ে আসে মানে আজকে চেক ইন আছে না আচ্ছা সো এখানে এসে ইনফরমেশান দিয়ে দেন আপনি ভিজিট করার জন্য পারবেন সব কিছু আমরা চেষ্টা করছি আরও অটোমেটেড ওয়েতে করার আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কর্নারে হচ্ছে সিসিটিভি আছে ওই পাশেও দেখেন ওই পাশেও দেখেন ওকে আমরা একটু বাইরে যাই বাইরে যেয়ে দেখি আমাদের ব্রাঞ্চটা দেখতে কেমন লাগে সো <laughs> আমাদের এখানে কিন্তু পানির ফোয়ারা দেওয়া আছে পানিটা কিন্তু সন্ধ্যাবেলা ছাড়া হয় সামটাইমস রাইট একটা এমবিয়ান্ট একটা ইয়ে দেয় সেটাও কিন্তু আমরা এটা আমরা চেষ্টা করছি আরও আরও আরও ট্রাই করব এখানে একটা ছোট্ট গার্ডেনিংয়ের মতো আছে জায়গাটা কিন্তু ভালো লাগে এটাও রাস্তা দেওয়া আছে খুব ভালো লাগে আর ফুল বিল্ডিংটাই কিন্তু সুপার হোস্টেলের অ্যাফ মানে হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ এটা হচ্ছে সুপার হোস্টেলের শাহবাগ ব্রাঞ্চ আমি আবার বলি আমাদের এখানে একদিন মনসুর ভাই ওকে নেওয়ার মাইন্ড আমাদের কিন্তু একদিন তিন দিন সাত দিন পনেরো দিন তিরিশ দিন এবং মান্থলিভাবে থাকার জন্য সিস্টেম আছে এখানে শাহবাগ ব্রাঞ্চের ফার্স্ট ক্লাস তাই আপনার উত্তরা বাড্ডা থ্যাংক ইউ বাড়িধারা ওখান এবং মিরপুর অন্যগুলা থেকে একটু প্রাইস বেশি সো বাইরে খুব গরম আমি ভিতরে চলে আসি ভাই আর পলিটিশিয়ান গ্রুপিং ফি এনভায়রনমেন্ট এটা আমরা অ্যালাউ করি না ওকে সো আমি আমি একটু দেখাই আমাদের এখানে একটু বিপিএল এর বড় একটা টিভি দেওয়া আছে টিভিটা দেখাই মনসুর আমরা বিশাল টিভি দেখি আমার থেকে বড় মনে হচ্ছে আমি কিছু ভাই ব্রাদার আছে কি অবস্থা ব্রাদার্স আমরা লাইভে আছি একটু কথা বলবো নাকি খাওয়া দাওয়া হয়েছে এখনো হয়নি হ্যাঁ, কি মেনু কি ছিল আজকে মেনু ছিল fried rice fried fried rice আর চিকেন ফ্রাইড রাইস চিকেন আচ্ছা ভালো ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যেদিন সবজি দেয় ওই দিন ভালো থাকে না হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কিন্তু তিন বেলা সবজি দেই পাঁচ বেলা চিকেন দেই তিন বেলা মাছ তিন বেলা ডিম যদি দুপুর আর রাতে সপ্তাহে 14 বেলা হিসাব করি সো তিন দিনই পাঁচ ছয় দিনই চিকেন থাকে আচ্ছা যাক না, আমরা সকালেরটা বাদ দিয়েছি সো কতদিন ধরে আছেন এখানে এখানে আছি আমি আজকে এগারো দিন যাবত মান্থলি আচ্ছা, প্যাকেজ আমিও এগারো দিন যাব কেমন লাগতেছে ওভারঅল মানে এর আগে কোনো হোস্টেলে থাকা হয়েছে না তবে এই হোস্টেলটা বেস্ট বাসার মতো ফিল পাওয়া যায় আপনি কি আগে ফ্রেন্ড ছিলেন না এখানে এসে ফ্রেন্ড হয়েছেন আগে থেকে আচ্ছা এখানে এসে নতুন কারোর সাথে ফ্রেন্ড হয়েছেন ফ্রেন্ডশিপ হ্যাঁ, হয়েছে অনেকের সাথেই অনেক বড় ভাইয়েরা আছে আচ্ছা, আচ্ছা। অনেক মানে ওনাদের কাছে ইন্সপিরেশন পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটির বুয়েট ওনাদের কাছে আর অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য বেস্ট একটা জায়গা এটা পড়ার জন্য স্পেস পাওয়া যায় এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া আছে মেডিকেলের ভাইয়া আছে তাদের সাথে টুকটাক কথা বলেছেন হ্যাঁ টুকটাক কথা বলা হয়েছে তারা কোঅপারেট করে হ্যাঁ কোঅপারেট করে আর গাইডলাইন দেয় অনেক আচ্ছা, খুবই এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় কারণ আপনি যে এখানে পড়াশোনা করতে আসছেন যারা বুয়েটে পড়ে ঢাকা ইউনিভার্সিটি পড়ে বড় ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে বা ভালো মানুষ তারা কিন্তু এসে সাজেস্ট করে কথা বলে এতে করে আপনার ডিপ্রেশন এখানে থাকবেই না কারণ এখানে একসাথে শেয়ার করে থাকেন গল্প হয় আড্ডা হয় এতে ডিপ্রেশন জিনিসটা আসে না কোন বেডে থাকেন আপনারা আমরা থাকি কজি কজিতে অনেকে বলে যে বেডটা ছোট আপনারা তো থাকেন একদম অনেস্টলি বলে তো বেডে কি কোনো প্রবলেম হয় ঘুমাতে না তেমন প্রবলেম হয় না অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা মানে ফার্স্টে মনে হবে যে না অনেক ছোট জায়গা বাট আপনি কি জানেন আমরা যে যে ঢাকা কলেজ বা বিভিন্ন জায়গায় নিউ মার্কেট এবং হচ্ছে কারণ বাজার হচ্ছে খাট পা চৌকি পাওয়া যায় রাইট ওগুলার থেকে এটা বড় এটা কি জানেন হ্যাঁ এটা ঠিক সো আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দিচ্ছি এবং রুমের মধ্যে সিকিউরিটি দিচ্ছি বলতে কি আপনার বেডের মধ্যে কিন্তু আপনাকে ছাড়া কেউ আপনাকে কেউ দেখতেছেন আপনার পর্দা টেনে দিল রাইট হ্যাঁ হ্যাঁ রাইট তো এটা একটা প্রাইভেসি দিচ্ছে না এটা অনেকে বুঝতে চেষ্টা করতেছে তো আপনি কি সাজেস্ট করবেন অন্য স্টুডেন্ট বা বড় ভাইয়া যা ছোট ভাইয়া যারা আছে তাদের সুপার হোস্টেল হ্যাঁ হ্যাঁ আমি সাজেস্ট করব যদি কেউ পড়াশোনা বা এখানে থাকতে চায় বা মান্থলি যে বাসার বাইরে আসতে চায় তাহলে শুধু মান্থলি আমাদের এখানে একদিন তিন দিন সাত দিন পনেরো দিন এবং তিরিশ দিন আছে সো এনজয় করেন ইনশাল্লাহ আবার কথা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম একটু কথা বলছিলাম আমরা লাইভে আসি আসলে স্টুডেন্টদের সাথে কথা বলছি অনেকে বলে কি এখানে শুধু স্টুডেন্টরাই থাকে আপনারা কি স্টুডেন্ট সো এখানে জব হোল্ডার বিজনেসম্যান সবাই থাকতে পারে কোথায় জব করছেন আমি একটা আইটি কোম্পানিতে আছি কতদিন ধরে আছেন সুপার হোস্টেলে আমি তিন মাস হলো তিন মাস ধরে আছেন সো কেমন লাগছে ওভারঅল ওভারঅল ভালো কোন কোন বেডে থাকছেন আমি হচ্ছে ইকোনমিক বেডে আছি অনেকে বলে যে জবলারা বলে যে ইকোনমি বেডে প্রাইভেসি নেই আমরা তো পর্দা দিয়ে দিচ্ছি লাইট দিচ্ছি আলাদা সেপারেট করে দিচ্ছি আপনার কাছে কি ফিল হয় আমার কাছে ওভারঅল ভালোই আছে আচ্ছা। ভালো মনে হচ্ছে অনেকে বলে যে প্রাইভেসির এক রুমে নয়জন কীভাবে থাকে আপনি কীভাবে থাকেন <laughs> আমি ঠিকভাবেই আছি আমি মানে আমার জন্য পারফেক্ট কিন্তু তবে অনেকে একটু যারা হেলদি বা যাদের ক্ষেত্রে হচ্ছে যারা একটু ফ্রি ভাবে থাকতে চায় তাদের প্রাইস বেশি কিন্তু আমার মনে হয় শেয়ারিং করে থাকাটা একটা চমৎকার মজা ম্যাচ বা আপনি থাকেন কিন্তু পরিবেশটা আমরা সুপার প্রতিদিন ক্লিন আচ্ছা, হয় রুমটা হ্যাঁ প্রতিদিন ক্লিন হচ্ছে আচ্ছা কারণ আমি মার্কেটিং মুখে বলি প্রমাণ দেখাতে চাই ক্লিনিংটা ঠিক আছে প্রতিদিনই হচ্ছে আচ্ছা। আর এমনিতে অন্যান্য সার্ভিস সব কিছুই ভালো একটু ফুডে প্রবলেম আছে আমি ফুড ফুডের ক্ষেত্রে একটু প্রবলেম আছে যেটা সেটা আসলে জিনিস হ্যাঁ। আমি সবজি কালকে খেয়েছি বাড়ি দ্বারা ব্রাঞ্চে আলু ভর্তা ডাল ভালো লাগছে সবজিটা আমার ভালো লাগেনি আবার ওনার কাছে সবজিটা ভালো লাগছে বাট আমরা একটা ফিউচার প্ল্যান রেখেছি সেটা হচ্ছে আমরা যখন আরও ব্রাঞ্চ হবে তখন একটা সেন্ট্রাল কিচেন বানাবো বড় যেখানে আজকে আজকে খেয়েছেন এখনো খাওয়া হয়নি দুপুরেরটা আজকে টেস্টটা অনেক ভালো হয়েছে সবাই বলতেছে আচ্ছা থ্যাংক ইউ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম সো আমি আরেকবার একটু বলি আমাদের ব্রাঞ্চ আছে সাতটা উত্তরা বাড্ডা মিরপুর মিরপুর ফিমেল এটা চারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস আর হচ্ছে বিজনেস ক্লাস হচ্ছে ধানমন্ডি আর হচ্ছে বাড়িধারা আর শাহবাগ হচ্ছে ফার্স্ট ক্লাস টোটাল সাতটা ব্রাঞ্চ বর্তমানে রানিং আছে এবং ইন ফিউচারে ধানমন্ডিতে একটা ফিমেল ব্রাঞ্চ হওয়ার চান্সেস আছে এখানে হচ্ছে রিসিপশন আপনার রিসিপশনে যখন আসবেন তখন আপনাকে ইনফরমেশন এমপ্লয়িজরা এবং ডেফিনেটলি এখানে একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন এবং তাদের সব সাজেশন পাবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন প্যাকেজটা চুজ করবেন ওকে এখানে আপনি বিকাশে পে করতে পারবেন চাইলে কার্ডে পে করতে পারবেন ঠিক আছে এবং আমরা যে তিরিশটা সুবিধা দিই সেটা আমরা এখানে দেখিয়ে দিই এই যে আপনি দেখতে পারবেন এখানে তিরিশটা সুবিধা আছে তিরিশটার বেশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার আটা বত্রিশ তো বত্রিশ আছে কিছু জায়গায় দু একটা কম বেশি আছে আমরা যেমন টিস্যু পেপার গ্লাস প্লেট এগুলো তো ধরি না <laughs> আর অনেক কিছু আছে আমি হিসাব করছি বিয়াল্লিশটার মতো আছে এনিওয়েজ সবাই আসবেন ভিজিট করবেন তারপর ডিসাইড করবেন যে এখানে আপনি সন্তানকে রাখবেন কিনা আপনি থাকবেন কিনা সিকিউরিটি কেমন সব কিছু বিবেচনা করে তারপর ডিসাইড করেন টিল দেন সবাই অনেক ভালো থাকেন আমি এখানে শর্ট করতেছি কমেন্টস করে রাখেন আমরা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব আর হ্যাঁ নিজে এসে ভিজিট করে তারপর ডিসাইড করেন আগে অনেকে এসে বুকিং দিয়ে ফেলে এক হাজার টাকা দিয়ে অনলাইনে বুকিং দিতে পারবেন সিটটা রাখা দেওয়ার জন্য এখানে কিন্তু বর্তমানে five hundred plus right five hundred plus member এখন আছে এই ব্রাঞ্চে এবং আরও আসবে এবং আমাদের রূপটপ আরও জোশ রূপটপটা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম কি সাইদ আহমদ আমার নাম সাইদ আর সাইদ আপনি কি পড়াশোনা করছেন কিসে first year inter first year কোন কলেজ বিশ্বাস মুন্সি আব্দুল রব কলেজ এই জিগাতলা থেকে কত টাকা লাগে বাস ভাড়া আমি বাসে না তো মানে এখানে কিভাবে এখান থেকে এখানেই মানে পাঁচ দশ টাকা লাগে সো যারা সিটি কলেজ যারা আইডিয়াল কলেজ যারা হচ্ছে আপনার বিশেষ নূর মোহাম্মদ কলেজ ঢাকা কলেজ এই সাইডে কি আছে উইস লিটল ফ্লাওয়ার ওই সব জায়গায় যারা পড়াশোনা করেন তারা এই ব্রাঞ্চটা চুজ করতে পারেন তাছাড়া আর একটু ভালো বলে দিই ধানমন্ডিদের ব্রাঞ্চ হচ্ছে সো এরপরে ওখান থেকে আরও কাছে হবে আর এখান থেকে যে কোনো ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করা যায় so thank you everyone thank you so much for watching our live and আমরা চেষ্টা করছি দেখানোর জন্য কম বেশি খারাপ ভালো আপনারা কমপ্লেন করতে পারেন জানাতে পারেন thank you so much superstar invent for bachelor আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জুম্মা মোবারক Dexo, vuoi sì.